বেশ ভালো স্নো পড়ছে আজকে এখানে লন্ডনে দেখো পুরো ভর্তি হয়ে গেছে এটা আমার ব্যাকইয়ার্ড বেসিক্যালি কিছু গাছগাছালি আছে বাট এখন পুরো সাদায় সাদা হয়ে গেছে ভালোই পড়ছে ভালোই জোরে পড়ছে আমি জানি না কালকে সকালে কি অবস্থা হবে এটার কালকে অফিস যাবো কি করে